আসসালামু আলাইকুম আমরা জীবনের সোনালী পাঠ বইটি পাঠ আরম্ভ করে দিয়েছি বইটি পড়ার পূর্বে আমরা দুটি কথা বলে নিতে চাই যেটি বইটির মধ্যে স্থান পেয়েছে ইবে তাইমিয়া রাহমাউল্লাহ পেশাদার কোনো বক্তা ছিলেন না অর্থাৎ তিনি মানুষকে ওয়াজ নসিহত করার জন্য আলাদা কোনো মজদিস করেছেন এমনটি কখনোই হয়নি তিনি ছিলেন ইলমের অঙ্গনে মুস্তাহিদ ইমাম ও সমাজ সংস্কারক তার কাজ ছিল মাস আলা তাহাকিক করে ফতোয়া প্রদান করা তিনি দেশ বিদেশে দিনের প্রচার প্রসার বিদায়াতীদের সাথে তর্ক বিতর্ক এবং ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে মানুষকে বারণ করার প্রতি বেশি গুরুত্ব দিতেন এমনিভাবে তিনি ইসলামের শত্রুদের বিপক্ষে কলম ও তরবারি জিহাদেও সমানভাবে অংশ নিতেন এসব কারণে নির্বাচিত নসিহতকে মাওয়ায়দ বা ওয়াজ বলে নামকরণ করাটা উপদেশ ভুল ধারণার সংশোধন জটিল বিষয় সুস্পষ্টকরণ ও মাসআলা উদ্ঘাটন ইত্যাদি সবকিছুকে অন্তর্ভুক্ত করেছে এখানে মাওয়াইজ শব্দ দ্বারা অন্তর বিগলিতকারী বিশেষ বয়ান উদ্দেশ্য নয় বরং এগুলো হচ্ছে ইবনু তাইমিয়া রাহেমহল্লার আত্মশুদ্ধিমূলক কিছু বাণীর সংকলন যা আমি তার ফাতোয়া ইবনু তাইমিয়া অধ্যয়ন করার সময় লিপিবদ্ধ করেছি আমার ইচ্ছা ছিল এই বাণীগুলো যেন মানুষের দাওয়াত ও আত্মশুদ্ধির উপকরণ হয়ে থাকে সেই সাথে আল্লাহ তালা যেন এর মাধ্যমে আমাদের উপকৃত করেন এমন ইচ্ছা কতই না